ডুপ্লিকেট মেহেন্দিগঞ্জের উদানিয়া মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজে ব্যবহারের জন্য নিম্নমানের বোলক তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী গত বুধবার বিকাল পাঁচটার দিকে এলাকাবাসীর তীব্র বাধার মুখে বোলক তৈরির কাজ বন্ধ হয়ে যায় এলাকাবাসীর অভিযোগ নদীর মাটি মিশ্রিত বালু নিম্নমানের পাথর ও কম পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে উক্ত কাজে এসব বলক নদীর তীরে ব্যবহার করা মাত্রই নষ্ট হয়ে যাবে বলে ধারণা তাদের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সরকারি টাকা থেকে গাউলে লেগে বানাইছে বানাইছে কিন্তু এক দোষ নাই এরা এটা বানাইছে এক দোষ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা কিছু করতেছেন না বাইরে বলেন আপনার নয় নম্বর নাকি অনেক সুন্দর ভাই ভাই ভাই একটু ভাই একটু ভাই ভাই বাবু ভাই একটু ভাই বলেন হ্যাঁ, ভাই নয় নম্বর ঠিক আছে ভাই ভাই সব ইয়ে দিয়ে কাজ করে যাইতে আছে রে এই বানাইতে আছে এগুলা ব্লক পাই এগুলা এই ব্লক